सुनाओ प्यार की एक कहानी एक था लड़का एक थी लड़की Siamo tanti perché che rischiamo Hollywood I pesi mondiali sono Hollywood सुनाओ प्यार की एक कहानी एक था लड़का एक थी लड़की আসসালামু আলাইকুম আমি সুলতান আছি আপনাদের সাথে থামমেলে এবং প্রথম ভিডিওটি যেটা দেখলেন আজকে সেই ভিডিওটি মেক করে আপনাদেরকে দেখাবো তো আপনারা চাইলে এই ভিডিও মেক করে অবশ্যই ভাইরাল হতে পারবেন লাইকি টিকটকে এই ভিডিওটি আশি পার্সেন্ট ভাইরাল ট্রফিক সো আপনারা চাইলে এই ভিডিওটি এখনই মেক করে ফেলতে পারেন সো এই ভিডিওটি মেক করার জন্য প্রথমে আপনারা একটা স্টান নেবেন সো স্টানে যেন ক্যামেরা নাড়াচাড়া না করে স্টানে আমার মতো দুইটা ভিডিও শ্যুট করেন সো গাইস আজকে আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকেন তাহলে এই ভিডিওর সব কিছু আপনারা বুঝতে পারবেন আর আপনারা এই ভিডিওটা মেক করে এখনই ভাইরাল হয়ে যেতে পারবেন এবার আমরা স্ক্রিনে স্ক্রিনে আসার পর আমাদের টাইম মাস্টার অ্যাপসে চলে যাব চলে আসলাম আপনারা সব ভালোভাবে লক্ষ্য করেন আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজগুলো কমপ্লিট করলে তাহলে ভিডিও মেক করতে পারবেন প্লাস অপশনে চাপ দিবেন তো নেট প্লাস অপশনে চাপ দিবেন প্লাস অপশনে নাইন বাই ফিফটিন এই প্রজেক্টটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নেক্সটে চাপ দিয়ে আপনারা যে ভিডিওটি শ্যুট করলেন ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন এবার সমান চিহ্নের এখানে মাঝখান চাপ দেবো তাহলে জুম ছেড়ে যাবে না তো এর অপর জন্য ফেলবো আপগো যেন ক্রিকেট ক্লাব দনম তুমি ভেজিটেবল গাগেতে ক্লাব দে তোমরা ওইখানে are you all my personal greeting a delivery গাগেতে ক্লাব তো আর বাকি অংশ কেটে দেব তো কেটে বলার জন্য লেআ ক্যাপ দিতে চেক অপশানে থাকবে এক নম্বর অপশান ক্লিক করে নেবে শেষ হয়ে গেল এবার তুমি তোমরা বামের অংশ বামের ডানে এবার তোমরা ডানের অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলবে তো কেটে ফেলার জন্য লেয়ারে চাপ দিয়ে তারপরে দুই নাম্বার অপশানে সিলেক্ট করে দেবে কেটে ফেলা শেষ হলো এবার তোমাদের কাজটি হলো গামছাটা যখন উপরে থেকে নিচের দিকে আনবে ঠিক আছে এখানে এখানে তোমরা সেফটি অপশানে চাপ দেবে চাপ দেওয়ার পর তিন নম্বর অপশানে চাপ দেবে তিন নম্বর অপশানে চাপ দেবে চাপ দিয়ে এটাকে দুই ঘন্টা করে নেবে এবার দুই আঙ্গুল এটাকে বড় করে যেন এই ডিসের ক্ষেত্রে এটাকে দুই আঙ্গুল দিয়ে বড় করে নেবে তো লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিবে চাপ দেওয়ার পর একটা কাল মেরে দিয়ে তারপর কালো ব্যাকগ্রাউন্ড নেব তো এটাকে সবুজ করার জন্য কালারে চাপ দিয়ে তো সিলেক্ট করে সিস্টেম মার্ক করে দেব তো হয়ে গেল সবুজ এবার এটাকে হালকা একটু বড় করে হালকা একটু বড় করে একদম ফুল স্ক্রিন করে দেবে তোমাদের ভিডিও এডিটের সুবিধার জন্য একটু ঘুরিয়ে দেবে একদম গামছার উপরে ডেকে উঠিয়ে দিবে উঠে দেওয়ার পর তোমার চাবি অপশানে চাপ দেবে একটু নিচের দিকে আসবে একটু নামাবে একটু বড় করবে বড় করে cabeça, né? Tá bom. नीचे दिखे नाम दे नीचे दिखे नाम दे हमारा जस्ट नीचे दिखे नाम दे हमारा सबूज बैकग्राउंड दे नीचे नीचे इसका साथ साथ चैनल दे लोनी दे করে নিখুঁতভাবে মিলাবে যেন ডিস্টার্ব না হয় তো উপরের দিকেও খেয়াল রাখবে উপরের দিকে যেন না করে তো এভাবে তোমরা পুরো পুলিশ স্ক্রিনটা একদম গামছার সাথে সাথে যে চিনটা নামিয়ে নেবে তারপর অপশনে চাপ দিয়ে এই জায়গায় এই জায়গায় এটা করে নেবে তারপরে একদম ফুল করে দেবে তো বাকি অংশগুলো কেটে ফেলবে কেটে ফেলতে চাপ দিয়ে দুই নম্বর চাপ দেবে দেখি এবার হলো কেমন হলো তো এবার আপনারা এটাকে এক্সপোর্ট করে নেবে এক্সপোর্ট তো এক্সপোর্ট হয়ে গেলে জায়গা থেকে দেবে দেওয়ার পর নাইন বাই সিক্সটিন আবারও সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা ইংরেজিতে একটা কালো ব্যাকগ্রাউন্ড তো এটাকে একটু টেনে বড় করে দেবে চাপ দেবে মিডিয়াতে চাপ দিয়ে এবার হলো এক্সপোর্টে যেয়ে ওই পিকচারটা আনবে তো আনার পর এটাকে ফুলিস্ক্রিন করে দেবে ফুল করার পর এইটাকে এভাবে করে নেবে যে পর্যন্ত তোমরা রেখে এবার মিডিয়াতে চাপ দেবে চাপ দিয়ে তোমরা যে দ্বিতীয় প্রথম তুমি খেলে এবার এবার মিডিয়াতে চাপ দেবে চাপ দিয়ে যে তোমরা প্রথম শ্যুটটি নিয়েছিলে তো সেটা সিলেক্ট করে দেবে প্রথম শ্যুটটা আমি এভাবে নিয়েছিলাম তো right they will drive away right here. At over there. কেটে ফেলার পর এবার তোমরা লেয়ারে চাপ দেবে জমি চাপ দিয়ে এটাকে একটু মাঝখান বরাবর করে দেবে এটা একটু ডিস্টার্ব করছে তার জন্য একটু ফাঁকা করে দেবো এটাকে স্পিন ফুল স্পিন করে দেব তারপর এটাকে আবার আমরা শেষ পর্যন্ত করে দেব এবার তোমাদের দেখাবো সে ম্যাজিক ম্যাজিক যেটা এটা ম্যাজিকের মতন করে ফেলবো তো এখানে চাপ দেবে চাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসবে কিতে যাবে তো এটাকে সিলেক্ট করে দেবে সিলেক্ট হয়ে গেলে দেখা যাক আজকে এখন তাহলে এই ছিল আজকের ম্যাজিক ভিডিও এবার এবার তোমরা একটা সং বসিয়ে দিবে তো আমি সং বসালাম না তোমরা যে কোনো সং বসাতে পারো এবারে কুট করে নেবে Oh, you came and tucked your way into my heart.